The online class of Zunusar is a show for your fun and entertainment purposes. If you don't know the definition of fun and get buttered easily, you may leave. The following video contains swearing, pochifying, and many other things that may offend you or disturb the civil tranquility you live in. It is a family show. All the members can watch it together in different rooms. Stay home, stay safe. Peace. তো কেমন আছো সবাই ভালো আছি স্যার এই স্যার আচ্ছা লাস্ট ক্লাসে আমি মোমেন্টাম নিয়ে ডিসকাস করছিলাম সবাই কি ক্লিয়ারলি বুঝছিলা হ্যাঁ স্যার স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার হ্যাঁ আনাফ বল স্যার এই লকডাউনের জন্য যে স্কুল বন্ধ আছে এটার কতদিন বন্ধ থাকবে হ্যাঁ স্যার এটা না আমারও জানার ইচ্ছা দেখো এই ব্যাপারে আমি তো কিছু বলতে পারতেছি না কিন্তু স্কুল বন্ধ মানে এই না যে তোমরা বাইরে ঘুরে বেড়াবা ইয়েস স্যার তোমরা সবাই বাসায় থাকো আর আমার ক্লাস ঠিক মতন করো নাহলে oh, এক্সামে ভালো রেজাল্ট করতে পারবা okay sir good morning sir আমি তোমাদের সবসময় বলি যে ইকোনমিক্স পড়তে হলে তোমাদের স্মার্ট হতে হবে আরে স্যার মিথ্যা কেন বলতেছেন এই ফারিসাটাকে স্যার আপনি তো বলছিলেন মামা বেগনের ভিডিও একটু বেশি করে দেখতে সাবাস একজন জুয়ারির সাথে আপনার চেহারাটা মিলে তো স্যার না এই জনি সিনসটা কি স্যার আপনি কি জুয়া খেলেন হ্যাঁ রাহাত স্যার আমি ক্লাস লিভ করতেছি স্যার আমার দেখে কি জুয়ারি মনে হয় হ্যাঁ স্যার ট্রু স্যার ওই চুপ কর না স্যার তোর প্যারেন্টসকে আমি দাঁড়া আচ্ছা রাহাত তো আজকেও দেরি করতেছে <laughs> রাহাত তিথি তোমার শরীর তো ঠিক আছে হ্যাঁ স্যার আমার শরীর তাহলে রাহাতকে মানে কি আরে স্যার ওদের দুজনের মধ্যে জানি কি ঝগড়া লাগছে ওই আনা চুপ থাক স্কুলটা খুলুক তোর আমি oh, কিছু করে গুড মর্নিং স্যার রাত boarding on time sir on time তুই আজকেও ক্লাস দেরি করে জয়েন করছস আরে চেল স্যার চেল চুপ কর আর তুই এটা বল তোর আর তিথির মধ্যে কি সমস্যা হয়েছে আরে স্যার তেমন কিছু একটা হয়নি তিথি শুধু আমার উপর একটু রাগ আছে একটু তো রাগ হইতেই পারে স্যার এটা কি আছে একটু একটু রাগ হয়েছে তুই আবার কি করছস আরে স্যার আমি টিকটকের উপরে একটা রোজ ভিডিও বানিয়েছিলাম আর কি কিন্তু রাহাত আমি যতটুকু জানি তিথি তো দোষ টিকটক চালায় না কিন্তু ফ্রেন্ড তো চালায় এই টিকটক অ্যাপটা একটা পুরো ফালতু একটা অ্যাপ বুঝছস সারাদিন ছেলেমেয়েরা বাসায় বসে বসে খালি ভিডিও বানায় হ্যাঁ স্যার আমি তো বলি টিকটক অ্যাপটা ব্যান করে দেওয়া উচিত মা বাবা কি দেখে না তাদের বাচ্চারা সারাদিন কি করে কিন্তু স্যার আপনার মেয়ে তো টিকটক করে স্যার আচ্ছা তাহলে এখন ক্লাসটা শুরু করা যাক यस স্যার শুরু করেন ঠিক আছে আজকের ক্লাসটা এখানেই শেষ bye sir love you sir sir আপনি তো একটা হোমওয়ার্ক দিয়েছিলেন ও হ্যাঁ থ্যাংক ইউ আনাফ আমাকে মনে করাই দেওয়ার জন্য ওয়েলকাম স্যার আচ্ছা তাহলে হোমওয়ার্কটা আগে কে দেখাবে আমাকে স্যার আহান আপনি দেখাইতে বলেন যে আপনারে মনে করাইছে স্যার আমি তো অলরেডি আপনাকে জিমেইলে হোমওয়ার্কটা পাঠিয়ে দিয়েছি স্যার আর পিডিএফ যেটা ছিল ওটাও সলভ করে সেন্ড করে ফেলছি very good Anaf I am proud of you বাহ কি বাহ গুড জব আনাফ শাবাশ প্রাউড অফ ইউ আচ্ছা রাহাত তুই এখন হোমওয়ার্ক দেখা স্যার oh, আমার শরীরটা একটু খারাপ ছিল তো স্যার এজন্য আমি হোমওয়ার্কটা স্যার করতে স্যার আরে রাহাত ওই রাহাত আমি কালকে অ্যাক্টিভ দেখছি মেসেঞ্জারে মনে হয় রাহাত অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করা ভুলে গেছিল স্যার হইতে পারে কালকে তুই কি স্যার আসলে চুপ তোর আমি এখনই কল দিতেছি আরে স্যার লাভ নাই কোনো ফোন দিয়ে মানে কি দিদি স্যার আপনার নাম্বার রাহাত ব্লক করে রাখছে ওর বাবা মার ফোনে কি বললা ওই তুই শত্রুতা পূরণ করতে আরো সুযোগ পাবি আজকের মতন প্লিজ চুপ থাকি প্লিজ কেন চুপ করব টিকটক ইউজারদের করার আগে কথা ভাবা উচিত ছিল <laughs> আমি পরে দেখে দিব আমার ক্লাস শেষ হতে আর সেকেন্ড বাকি আছে আসসালামু আলাইকুম স্যার বাই স্যার এত খুশি হওয়ার দরকার নাই পরে আমি দেখে নিব তোরে আচ্ছা আনাফ রাত কালকে ক্লাসটাতে আসলো না কেন তুই জানোস না স্যার আরে স্যার আমি সরি জন্য ফোন দিয়েছিলাম আচ্ছা, রাহাত আমার ফোন আসসালামু আলাইকুম স্যার আলাইকুম তোর এই অবস্থা কেন জন্য সরি ইটস ওকে দিদি আর দোস্ত আমি ঠিক কিন্তু তুই ব্যথা কিভাবে পাইছ আরে স্যার আমি কালকে বাইক চালাইতেছিলাম স্যার আমি ভুল করে ব্রেকটারে ক্লাচ ভাইবা সাপ দিয়ে দিছি স্যার আর বাইকটা উল্টায় পড়ছে ধাম করে আর আমার এই অবস্থা হয়ে গেছে স্যার সিরিয়াসলি গাইজ আমার এই অবস্থা দিয়ে তোরা হাসতেছস আরে না না তোর গল্প শুনে হাসতেছি চুপ কর তোরা আর রাহাত তোরা আমি কয়বার বলছি এইসব পাকনা আমি একা একা না করতে স্যার আমি কি করব আমার শেখানোর জন্য তো কোনো লোক নাই কেউ নাই স্যার আরে রাহাত তোর যদি রকেট সায়েন্স শিখতে হয় তাহলে তুই আমার ক্লাস করবি আর তোর যদি সিম্পল জিনিস শিখতে হয় তাহলে তুই সিম্পলি সিলি বাই ইমরুলের ইউটিউব চ্যানেলে যাবি এটা আবার কি স্যার হ্যাঁ স্যার এটা কি জিনিস আরে এই চ্যানেলে তোরা গাড়ি চালানো বাইক চালানো আরো এরকম অনেক ধরনের সিম্পল এবং ইন্টারেস্টিং ভিডিওস পাবি ওটা কি বললেন স্যার আরে ডেসক্রিপশনে লিংক আছে ওইখান থেকে দেখে নিস তুই ওকে স্যার আচ্ছা রাহাত তুই কোন বাইক থেকে পড়ছস স্যার ল্যাপসল্লাহ কি ব্যথা করতেছে হ্যাঁ স্যার আর আমার হাতে ব্যথার জন্য আমি হোমওয়ার্কটাও করতে পারলাম না স্যার ইটস ওকে রাহাত তুমি রেস্ট করো থ্যাংক ইউ স্যার বড় ভাইয়া oh, যে হোমওয়ার্ক না করার জন্য বাহানা খুঁজতেছিল এটা পেয়েছো আমি ক্লাস করতেছি তুই পরে আসি যা যা <laughs> স্যার বাচ্চারা তো মজা করেই sir Rahat sorry sir lol রাহাতের বাচ্চা তুই শুধরাবি না শালার hello sir understood students surround yourself with asset not liabilities sir এই গুগলটা কি ছেলে না ক্লাসে ফাইজলামি করা ছাড়া কিছু পারোস প্যারার সাথে কারণ প্যারা ব্যালেন্স প্যারা তো একদম টপ স্যার <laughs> চুপ থাক তুই হোমওয়ার্ক তো আজকেও করি নাই স্যার হাসা বন্ধ কর আপনি এভাবে এমনি গার্লফ্রেন্ডের প্যারার বাঁচতে পারতিস না উপর থেকে তোরে হাসি দিয়ে আরো বাড়ে যেতেছে আমার তোরে আমি ফেল করাবো এক্সামে sorry sir sorry sir sir